Gracias. প্রিয় সাংবাদিক গত বিশ দুই দুই হাজার উনিশ ভিতরে ভিতর দিয়ে দরজা বন্ধ করে অভিযান চালান এই অফিসের কম্পিউটার ভারপ্রাপ্ত পেশকার জনাব মোহাম্মদ নজরুল সরকারের রেভিনিউ খাতের টাকা ছিনিয়ে নেন এই অফিসের সহকারী সেক্রেটারি দুই হাজার উনিশ তারিখ টিম অফিস আগে আমি সকালে তিরিশ টাকা নাস্তা আমাদের এই অমানবিক নির্যাতনের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হয়রানি শিকার না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে এবং প্লাস আমাদের মানে দুদকের লোক আমরা যখন অফিস করতেছি দুদকের লোক আসলো প্রথম সিভিল বেশে আসছে আইসে অফিসের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে ওনারা বলতেছে আমরা দুদকের লোক আপনাদেরকে চার্জ করবো এর মধ্যে ওনারা পোশাক পরিধান করছেন করে আইসে ওনারা আমার পকেটের এই যে পাঞ্জাবি ছিঁড়ে আমার পকেট থেকে আমার বেতনের টাকা এমনি হাতে কাগজপত্র সহ নিয়ে গেছে একটু পরেই ওনারা আমার বলতেছে আপনার পকেটে কয় টাকা ছিল তখন আমি বললাম যে স্যার আমার কাছে এগারো হাজার পাঁচশো টাকা ছিল আমি তিরিশ টাকার নাস্তা খাইছি আর বাকি টাকা আছে এবং সেটা আমার ব্যক্তিগত বেতনের টাকা আমি কুমিল্লা থেকে সংগ্রহ করেছি